এটা হেডফোন দিয়ে একটা মাছ মাছ স্পিকার বানিয়ে দেবে লাল লাল সেটা ভাই সিরাজি জোড়া কত সিরাজি জোড়া কত আপনার হাতেরটা কত আপনার হাতেরটা এক হাজার জোড়া এটা কি অরিজিনাল না ক্রস ক্রস আর অরিজিনালটা দেখে অরিজিনালটা এটা কত দুই হাজার টাকা এটার মাদি আছে না শুধু নর এটা মাদি আপনার কি দু হাজার টাকা ফিক্সড না কম আছে হ্যাঁ কত যাচ্ছেন আপনি জোড়া জোড়া যাচ্ছেন তিন হাজার হ্যাঁ চলে গেছে যাবে জিনিস তো একের হ্যাঁ। ভালো ছিল খারাপ না বেশিও বলছেন না কমও বলছেন তিনশো ধরে বসে আছে বলেন দুশো টাকা কোনটা তিনশো টাকা এক ফিক্স ভাই দুশো টাকা বলেছে না কবিতার গায়ে খুব জ্বর হয় তাই তো দেখছি এত জ্বর হলে তো বিপদ

Ya, tempat tuh.